আসসালামু আলাইকুম আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সোহানা ইসরাত কক্সবাজার ডক্টর চেম্বারের অন্যতম উদ্যোক্তা জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মহিবুল্লার দ্বিতীয় জানাজা আজ সকাল দশটায় মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজার পশ্চিম কবরস্থানে অনুষ্ঠিত হয়েছে জানাজা শেষে ওই কবরস্থানে তাকে দাফন করা হয় জানাজায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেকুল্লাহ রফিক সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ মাহফুজুল্লাহ ফরিদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শরীফ বাদশাহ প্রমুখ গত বুধবার তিনি ঢাকায় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন উখিয়ায় চারটি রাবার ড্যামের সাহায্যে চলতি শুষ্ক মৌসুমে দুই হাজার একর জমি চাষাবাদের আওতায় এসেছে উখিয়া কৃষি সম্প্রসারণ উপ বিভাগের উপপরিচালক দুঃখিত উখিয়া কৃষি সম্প্রসারণ বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ এ তথ্য জানান তিনি বলেন রাবার ড্যামের পানি দিয়ে বোরো চাষের পাশাপাশি সবজি ক্ষেতসহ পানের বরজ করার সুযোগ পেয়েছে স্থানীয় চাষিরা এছাড়া হলদিয়া পালং ও রত্নাপালং ইউনিয়ন দুটি এবং রাজাপালংয়ের দুটি রাবার ড্যামের সাহায্যে অন্তত দুই হাজার একর জমি বোরো চাষ হচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ চকরিয়া উপজেলার দিগর পানিখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম প্রধান অতিথি ছিলেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নুরুল আমিন সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শিক্ষক অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় টেকনাফে ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ ব্রুসেলোসিসে আক্রান্ত আটজন রোগী শনাক্ত করা হয়েছে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিটি ডিআরবি এ তথ্য জানিয়েছে আক্রান্তরা করোনা রোগীর সন্দেহে হাসপাতালে ভর্তি হলে এ রোগের সংক্রমণ ধরা পড়ে গতকাল বিকেলে টেকনাফ প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় আইসিটি ডিআরবির গবেষকরা জানান গবাদি পশুর কাঁচা দুধ খাওয়ার প্রবণতা থেকে এ রোগ ছড়াচ্ছে সচেতনতার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব মতবিনিময় সভায় আইসিটি ডিআরবির টেকনাফে অবস্থিত রেসপিরেটরি ডিজিজেস হসপিটালের জ্যেষ্ঠ কর্মকর্তা সমন্বয়ক জিয়াউল ইসলাম জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা তারেক মাহমুদ এবং আইসিটি ডিআরবির সহকারী বিজ্ঞানী আইরিন সুলতানা বক্তব্য দেন এ সময় ব্রুসেলোসিস রোগ নিয়ে গবেষণার ফলাফল চিকিৎসা ব্যবস্থাপনা এবং প্রতিরোধে করণীয় বিষয় আলোচনা করা হয় টেকনাফে পৃথক অভিযান চালিয়ে আটাশ হাজার ইয়াবা বড়িসহ তিনজন মাদক কারবারিকে এবং একজন ডাকাতি মামলায় বিশ বছর আত্মগোপন থাকা আসামিকে গ্রেফতার করেছে র্যাব গতকাল উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করার তথ্য জানিয়েছে র্যাব পনেরো এর সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী তিনি জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে উপজেলার খারাংখালী এলাকা থেকে ডাকাতি মামলার বিশ বছর আত্মগোপনে থাকা আসামি জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয় তিনি নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার বাসিন্দা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী আরও জানান র্যাবের একই দল টেকনাফ কক্সবাজার সড়কে অভিযান পরিচালনা করে একটি অটোরিকশা সহ একজন মাদক কারবারিকে আটক করেছে এ সময় অটোরিকশা তল্লাশি করে বিশ হাজার ইয়াবাবড়ি উদ্ধার করা হয় আটক মোহাম্মদ এজাজ টেকনাফ ল্যাদা চব্বিশ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের সি ব্লকের বাসিন্দা এছাড়া হোয়াইকং ঝিমংখালী এলাকায় অভিযান চালিয়ে আট হাজার ইয়াবাসহ নুরুল আমিন ও মোহাম্মদ আরফাত নামে দুজনকে আটক করা হয়েছে এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা সতেরো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালি নদীর মোহনা এবং সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা বত্রিশ মিনিটে চলবে দুপুর বারো একটা বারো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর একটা বারো মিনিটে চলবে সন্ধ্যা সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা সাতচল্লিশ মিনিটে চলবে রাত একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত একটা ছাব্বিশ মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা